সালামু আলাইকুম রহমতুল্লাহ টেক টুডে টুমোরো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি একটা বিষয় দেখাবো যে আমরা যখন ইউটিউবে সার্চ করি বা ইউটিউবে কোনো কিছু লিখি আবার কি কি ভিডিও দেখলাম সেসব জিনিস মানে আমাদের অ্যাক্টিভিটি হিসাবে থেকে যায় তো আমরা হিস্ট্রিতে সেগুলোতে দেখতে পারি যে আমাদের যে লাইব্রেরি অপশন আছে তো লাইব্রেরি অপশনে যাই যাওয়ার পরে আমাদের হিস্ট্রিগুলো আছে তো হিস্ট্রিগুলো আমরা কিন্তু অনায়াসেই দেখতে পারি যে হিস্ট্রি আমি এগুলো এগুলো দেখছি এটা আমার হিস্ট্রি তারপর আমরা কি কি সার্চ করছি তো সেই বিষয়টা আমরা দেখতে পারি এখান থেকে তো দেখেন আমরা কি কি সার্চ করছি এই বিষয়গুলো এখান থেকে দেখা যায় সার্চ অপশন থেকে এটা আমাদের ট্র্যাক করে আমাদের জিমেল আর আওতায় যেহেতু ইউটিউবটা করা আছে এটা ট্র্যাক করে তো আমরা দেখতে পারি যে যেটাই দেখব যেমন একটা সার্চ দেই যে এনসিএস মিউজিক তো এটা হলো যে কপিরাইট নন কপিরাইট সং যেটা দিলে কোনো কপিরাইট খাবেন না বা এটা আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন তো এরকম একটা যেটা যে আমরা প্লে করলাম তো দেখেন প্লে করার পরে আমি যদি হিস্ট্রিতে যাই এখন লাইব্রেরি অপশনে গেলাম দেখেন এই যে এখানে এটা উঠছে যে এনসিএস যেটাতে মিউজিকটা চালু করলাম তো এরকম অবস্থা এড়াতে যদি কোনো কোনো ফ্রেন্ড আছে আপনি হয়তো বা কোনো ভিডিও দেখলেন বা কোনো ইম্পর্টেন্ট ভিডিও আছে দেখলেন যে আপনার ফ্রেন্ড থেকে আপনার পরবর্তীতে রোস্ট করতেছে তো এমন কিছু যেন না করতে পারে সেজন্য আপনারা ইউটিউবেই ঢুকবেন ঢুকে একটা কাজ করবেন এই যেখানে ডট আইকনে দিবেন দেওয়ার পরে আপনারা দিবেন টার্ন অন ইনকগনিটো এখানে দিবেন দেওয়ার পরে দেখেন এখানে আপনারা যাই দেখেন যে এখানে সার্চ করেন এনসিএস তো এনসিএস মিউজিক সার্চ করলেন দেখেন সার্চ করার পরে মিউজিকটা চালালেন মিউজিকটা চলতেছে কোনো সমস্যা নেই ঠিক আছে চলতেছে দেখেন আপনি তো সার্চ দিচ্ছেন তারপরে আপনি কিন্তু সার্চ অ্যাক্টিভিটি আর পাবেন না ঠিক আছে তারপরে আপনি আর পাবেন না যে আপনার লাইব্রেরি অপশনে যান দেখেন লাইব্রেরি অপশনে আপনি কিন্তু কোনো কিছুই পাবেন না তার মানে কি এটা আপনার জন্য অনেকটা সেফ আপনি যাই দেখুন এ করুন আপনাকে ট্র্যাক করবে না তবে এটা একটা অপশন তো আপনি যদি চান এটা অফ করে দিতে পারেন টার্ন অফ ইনকগনিটো মোড তাহলে আপনাদের সে আগের অবস্থানে চলে আসবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে like comment share and subscribe করবেন এবং আমার চ্যানেলের সাথেই রবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ